ফোন ইউজ করছো করো তো করো সঠিক উপায়ে করো এই শুধু এই অ্যাডিক্টেড অ্যাডিক্টেড কেন এত গেম খেলাতে কেন জানো আমারও ফোন ছিল আমার ফোনে না আটত্রিশটা ইনস্টল করা গেম ছিল সেই সময় কিন্তু খেলতাম কখন জানো যখন খাবার আমার পছন্দ হতো না তারপর কখন খেলতাম জানো যখন খাবারের লবণ কম হতো মানে আর কি একই বিষয় আমি কেন খেলছি কে জানি খাবারে লবণ বেশি হয়ে গেছে তা ঠিক কিন্তু আরো বিষয় আছে তো আমি খেলতাম তখন যখন স্কুল থেকে আসতাম হয় জানো বিনা কারণে স্যার এসে মেরে দিত তারপর খেলতাম তারপর তারপর যখন আম্মুকে এসে সেই গল্পগুলো আবার শোনাতাম মানে তোমার দাদিকে আবার বকাঝকা মারামারি মানে মারে মারে আমাকে মারে তারপর তারপর তখন আমি যখন আমার ঘরে আসতাম তোমার দাদা এসে ফ্যান অন করলাম ফ্যান ঘুরছে বাইরে কত ঠান্ডা হুঁশ আছে হ্যাঁ ফ্যানটাকে একটু রেস্ট দে ঠান্ডা দিনে ফ্যান চালাচ্ছে এই অবস্থা জানো গোসল করতে যেতাম গোসল করে আসতাম কোন মাগরিব তারপর প্রাইভেটে যেতাম প্রাইভেটে সেগুলো আমার কি সময়গুলো তো আমরাই পার করে এসেছি খুবই চাপের উপর থাকতাম সে আর তোমাদের নেই তারপর পড়া শেষ করতাম তারও কোনো গল্প আছে নাকি আছে তারও গল্প আছে তারপর পড়া শেষ করতাম বন্ধুরা আসতো এসে ডাকতো যে তানিম চল খেলতে যাই মাঠে তোমাদের তো আবার খেলার মাঠ নাই তাহলে তুমি সময় পার করবা কিভাবে জানি না গেম খেলে সময় কাটাই গেম খেলা জরুরি না সময় কাটানো দুইটাই তাহলে চলো ঘুরে আসি এখানে ঘোরার জায়গা আছে তা দেখা যাবে তুমি আগে এটা অফ করো আচ্ছা